আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা যে বিষয়ে আপনাদেরকে জানাবো সেই বিষয় হচ্ছে এস চারশো ক্ষেপণাস্ত্র পেতে রাশিয়াকে অগ্রিম আটশো মিলিয়ন ডলার দিল ভারত এই বিষয়ে জানতে আমাদের পুরো ভিডিওটি দেখুন রাশিয়ার তৈরি এস চারশো বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পেতে রাশিয়াকে অগ্রিম বাবদ আটশো মিলিয়ন ডলার দিয়েছে ভারত খবর আল জাজিরার সোমবার আঠারো নভেম্বর সাংবাদিকদের এই কথা জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রোস্টেকের প্রধান সের্গেই চেমেজ তিনি বলেন এই চুক্তির আওতায় ভারতকে দুই সালে এস চারশো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করা হবে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার সঙ্গে ভারতের এই চুক্তিতে মার্কিন নিষেধাজ্ঞা এসেছিল তবে নয়াদিল্লি যুক্তরাষ্ট্র থেকে সারের বিষয়ে সংক্ষেপ পেয়েছে এর আগে দুই সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দিল্লি সফরে এলে ভারতের সঙ্গে পাঁচ মিলিয়ন ডলারে এস চারশো কেনার চুক্তি হয় গত বৃহস্পতিবার ব্রাজিলে এক সম্মেলনে পুতিন বলেছেন পরিকল্পনা অনুযায়ী ভারতকে এস চারশো সরবরাহ করা হবে গত পাঁচ বছরে ভারতের সামরিক যন্ত্রপাতি ও অস্ত্রের বাষট্টি শতাংশ মস্কো থেকে কেনা হয়েছে ভারতের সবচেয়ে বড় সামরিক যন্ত্রপাতি সরবরাহকারী দেশ রাশিয়া সম্প্রতি কয়েক বছরে ভারত সরকার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে অস্ত্র কেনা সীমিত করেছে ভারতীয় বিশ্লেষক শুক্লা আল জাজিরাকে বলেছেন উদ্বেগ সত্ত্বেও এই পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের সঙ্গে নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা নেই যেমনটি তুরস্কের সঙ্গে হয়েছিল ভারত কয়েক দশক ধরে রাশিয়া থেকে অস্ত্র কিনছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কেনার দিকে যাচ্ছে বিশ্লেষকদের ধারণা জম্মু কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে ভারতের বিরোধের জেরেই দ্রুত এস চারশো পেতে মরিয়া নয়াদিল্লি কারণ হিসেবে তারা দেখছেন আগস্টের পর থেকে পাকিস্তান দুটি পরমাণুবাহী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে উল্লেখ্য গত বছর রাশিয়ার কাছ থেকে পাঁচ দশমিক দুই মিলিয়ন মার্কিন ডলারে পাঁচটি এস চারশো সিস্টেম কিনবে বলে চুক্তিবদ্ধ হয় ভারত কিন্তু দুই সালে আইন অনুযায়ী ইউক্রেন ও সিরিয়ার সাথে মস্কো সামরিকভাবে যুক্ত থাকায় যে দেশ রাশিয়া থেকে গুরুত্বপূর্ণ অস্ত্র কিনবে তাদের উপর নিষেধাজ্ঞা জারি করবে আমেরিকা গত জুনে তুরস্ক এস চারশো কেনার আগে মার্কিন রুশের মুখে পড়ে সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই স্টার নিউজ চ্যানেলের সংবাদগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী সংবাদ নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হব ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন সাথে নিজের যত্ন ও খেয়াল রাখুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ